সুরান কাবুতের প্রথম আয়াত রব্বুল আলামিন বললেন মানুষ কি মনে করেছে ইমান এনেছে এতটুকু কথা বললেই তাদেরকে ছেড়ে দাও আমি ইমানের পরীক্ষা দেওয়া লাগবে না এটা কি মানুষ মনে করেছে নাকি অথচ পূর্ববর্তী সকল সকল ইমানদাররা ইমানের পরীক্ষা দিয়েছে ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালানা'লামান্নাল্লাহু الذين صدقوا الكاذبين পূর্ববর্তীরা সকলেই পরীক্ষা দিয়েছে যেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সেটা স্পষ্ট হয়ে যায় আমার ভাইয়েরা মুসিবত যখন আসে বালা মুসিবত যখন আসে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে মাঝে মাঝে আল্লাহ বিশৃঙ্খলা এই জন্য ঘটান যেন আল্লাহ তালা এদের মধ্যে থেকে কিছু খাঁটি মোমেন্ট বের করে এদেরকে শাহাদতের মর্যাদা দিতে পারেন এই জন্যই আল্লাহ তালা মাঝে মাঝে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটান তবে মোমেন্ট যারা এরা দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে চলে না যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় করে চলে আর যারা আল্লাহর কোন সৃষ্টিকে ভয় করে তামাম দুনিয়া তাদেরকে ভয় দেখায় ঠিক কিনা আমরা কেবলমাত্র একজনকে ভয় করি তিনি কে সেই আল্লাহর পথে আল্লাহর দিনের পথে জীবনটাকে পরিচালনা করতে গিয়ে যত বাধা আসুক বিপত্তি আসুক মুসিবত আসুক আমরা দিনের পক্ষে কথা বলবো দিনের পক্ষে কাজ করবই করবো ইনশা আর দিনের দাওয়াত আল্লাহর দিন প্রচার আল্লাহর দিন আল্লাহর দিনের এই কাজকে কেউ বন্ধ করতে পারবে ওই যে বলেছিলাম কোথাও আগুন লাগলে লাঠি দিয়ে কেউ যদি নিভাতে চায় আগুনের তেজ যেভাবে বাড়বে যেই সমাজে যেই জনপদে ইসলামের গণজাগরণ ইসলামের বিস্ফোরণ সৃষ্টি হবে সেই বিস্ফোরণ সেই গণজোয়ারকে যারাই থামাতে চাইবে সেখানেই ইসলামের জন্য সেই জমিনটা উর্বর হয়ে যাবে আমার ভাইরা বিশ্বাস করেন আগামীর দিন ইসলামের আগামীর দিন কোরআনের আগামীর দিনে গোটা দুনিয়ায় ইসলামের পতাকা কালেমার পতাকা পদ পথ করে উঠবে ইনশা আবারও কোরআনের ময়দানে ইসলামের ময়দানে বিজয়ের মঞ্চে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি